Dear customer, the number you're trying is switched up now. You can try later, thank you. Uh, dear customer, the number you are trying is switched up now. You can try later, thank you. Dear viewers, there are differences between my previous pronunciation and the later one. কোনটি আপনার কাছে ভালো লাগলো ইংলিশ উচ্চারণ আপনাকে ক্লাস জব পেতে হেল্প করে ইংলিশ উচ্চারণ আপনাকে উপস্থাপক হতে হেল্প করে ইংলিশ উচ্চারণ আপনাকে কেবিন ক্রু হতে হেল্প করে ইংলিশ উচ্চারণ আপনাকে ভয়েস কাস্টার হতে হেল্প করে ইংলিশ উচ্চারণ আপনাকে নিউজ প্রেজেন্টার হতে হেল্প করে ইংলিশ উচ্চারণ আপনাকে আরজে হতে হেল্প করে ইংলিশ উচ্চারণ আপনাকে ডিবেটার হতে হেল্প করে অশুদ্ধ উচ্চারণ একটিও আপনাকে দেবে না এটি ডিয়ার ভিউয়ার্স শুদ্ধ উচ্চারণ নিয়ে যখন প্রেজেন্টেশন আমরা শিখব প্রেজেন্টেশন ইজ এভরিথিং প্রেজেন্টেশন ছাড়া আমাদের জীবনের কোনো মুহূর্তই নেই দোকান থেকে কেনা প্রেজেন্টেশন রিক্সাওয়ালাকে ডাকা প্রেজেন্টেশন ইউনিভার্সিটিতে একাডেমিক প্রেজেন্টেশন আইএলসের ইন্টারভিউ সেটি একটা প্রেজেন্টেশন জব ইন্টারভিউ একটা প্রেজেন্টেশন আপনার যখন শুদ্ধ উচ্চারণে ফ্লুয়েন্টলি স্পিক করে আপনি প্রেজেন্টেশন দেবেন success is for you TESOL Bangladesh is especially specialized in teaching presentation because we have got different and several international standard presenters who are working with us. আমরা আপনাকে শেখাবো how to start a presentation dramatically আমরা আপনাকে শেখাবো how to develop a presentation with good contents and contentment আমরা আপনাকে শেখাবো how to conclude your presentation which will never be forgotten so dear viewers যারা এই ভিডিওটি দেখছেন সম্মানিত অভিভাবক প্রিয় শিক্ষার্থীরা তোমাদের যাদের পাবলিক স্পিকার হওয়ার ইচ্ছা বিদেশে পড়ার ইচ্ছা একটা স্কুল কলেজে প্রেজেন্টেশন দিয়ে ডোমিনেট করার ইচ্ছা ডিবেট করার ইচ্ছা join TESOL Bangladesh will make you এবং তোমরা যারা রেডিওতে কাজ করতে চাও টিসল বাংলাদেশের এখন দুটি রেডিও প্রোগ্রাম চলে একটি people's radio ninety one point six F এবং একটি Spice F M ninety six point four F people's radio ninety one point six M এটি প্রতি শুক্রবার রাত নটা থেকে দশটা এবং স্পাইস এফ এম এটি প্রতি শনিবার রাত দশটা থেকে এগারোটা পর্যন্ত সো এই রেডিও প্রোগ্রাম দুটি শুনবে এবং তোমাদের ওখানে রেডিও প্রোগ্রামে অ্যাটেন্ড করার সুযোগ রয়েছে যারা টিসোলে কোর্স করতে এসে অনেক ভালো পারফর্ম করবে সুপার জিনিয়াস পারফরমেন্স দেখাতে পারবে তাদেরকে আমরা রেডিও প্রোগ্রামে অংশগ্রহণ করার সুযোগ দেব সো জয়েন টিসল বাংলাদেশ আপনি JSC PSC and SSC exam and let's help you to be what you want to be. Dear viewers, this is Yasir Ahmed Milan. I am the founder of TESOL Bangladesh, the language trainer of Bangladesh Police, Army, and I'm a writer and a lifelong learner. Join me. Let me help you. I will help you to rediscover yourself, rediscover your potential, rediscover your talent. যোগাযোগের জন্য আমি একটি নাম্বার দিয়ে দিচ্ছি নাম্বারটি সবসময় মনে রাখবেন জিরো ওয়ান সিক্স টু চারটা zero nine nine four call us any time thank you